মুন্না সাইন্যা সেমিয়া তোরা কি খাবি তোরা তো বেটা এই যে পোড়া মুরগি পছন্দ করস এমন খাবার পছন্দ করস আর তোরা খাইলে একটু দর শেয়ার কর আমার ভাই জাফরিয়া পিঠে বেটে থাকতে গোসল করতে নামাইতাম রাজু মামা রাজু পিঠে গোসল করতে নামাইতাম অগভরি আমি হয়ে গেছি আর ওরা যদি সৌদি আরব ভাই ঠান্ডা দেখলো ওরা জীবনও গোসল পানির দ্বারাই যাইব না একটা শার্ট আছে একটা টি শার্ট আছে আর কিছু নাই আজকের খাবার হলো এই সৌদি আরবের বাদাম দেন কত বড় আর একটা কথা কই আসেন না কথা এখানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে তো দুই দিন সৌদি আরবে চলে আসলাম তো কালকে রাত্রে আমি খাওয়া দাওয়া করে ফল টল খায়াটে ঘুমাইছি তো সকালে উঠলাম সকালে উঠে এখানে ফল ছিল হরেক রকম ফল ফল জুস জুস টুস খেয়া আমি সকালে নাস্তা সেরে ফেলছি তো এখন এই দেশের টাইম হলো কি এখন এই দেশের টাইম হলো অলরেডি দুইটা বাজে গেছে তো আমার জন্য দুপুরের খাবার নিয়ে আসলো ভাই দুপুরের খাবার নিয়ে আসলো এটা আমি কালকে যে খাবার আনছে ওই খাবার তো আমি খাইতে পারিনি কারণ আমার কাছে গন্ধ লাগছে মেবি আজকে অন্য একটা খাবার আনছে কারণ আমি তাকে বলছিলাম যে ওই খাবার আমি খাইতে পারি না তো সৌদি সিস্টেমটা হলো কি এই যেটা পলি এটা নামটা জানি কি বলছে আমি ভুলে গেছি এইটা এরকম এভাবে মেয়েটা দুইটা বাস করিয়া এভাবে রাইখা তারপর খাইতে দিব আর আমরা তো বাংলাদেশে বলি এটাকে পলি পলিথিন ব্যাগ এটার নাম হচ্ছে কিস কিস তো এখানে কিসে করে নিয়ে আসলো আমার জন্য খাবার নিয়ে আসলো এগুলো কী খাবার আসছে একটু দেখি এটা মেবি আমরা বাংলাদেশে বলি সালাদ আর আজকের খাবার হলো এই আজকের খাবার হলো এইটা এটার নাম হচ্ছে খ্যাপসা এটা একটা পোড়া গোস্ত মানে চিকেন এটা আর এটা হলো গিয়ে রাইস হ্যাঁ তো আজকে এটা দেয়া এটা খাবো আর দ্বিতীয়ত হচ্ছে এটা হলো পানি দেশে এরকম ছোট ছোট পানি পাওয়া যায় আর এটা হলো মাউন্টেন ডিউ তো কালকে আমি খাওয়ার পর খাইছিলাম মেরিন্ডা তো আজকে যেহেতু ভরপুর পানি বাসায় এই জন্য আজকে খামু মাউন্টেন ডিউ তো এইলো খাবার তো আজকের খাবার মেবি আমি খাইতে পারুম আর এরকম চিকেন তো বাংলাদেশে অনেকেই খাইছি যেমন গ্রিল কাবাব আজকের খাবারটা আমার একদম পারফেক্ট আর এটা হচ্ছে ছস যাই হোক আমি আরেকটা কথা বলে রাখি কথাটা হলো আমাদের বাংলাদেশে বর্তমানে ঠান্ডা লাগে না খুব কম ঠান্ডা আর এই জন্য এটা আমি ভাই ভাবছি যে সৌদি আরব তো অনেক গরম অনেক গরম সবাই বলে ভাবছি তো সৌদি আরব এখন প্রচুর গরম এই জন্য আমি কোনো শীতের পোশাক আনি নাই আর এয়ারপোর্টে আমার মাল তিন কেজি বেশি হয়ে গেছিলো তারপর কি রাইখা দিব পরে আমার ব্যাগের থেকে টলি থেকে আমার জামা কাপড় যা আসছিলো সব রাইখে আসছি তিন কেজি মতো কমাইছি আমার চুলকাটিনা মেশিনে সব রাই রাই খেয়েছি এখন মাত্র আমার কাছে দুইটা প্যান্ট আছে একটা শার্ট আছে একটা টি শার্ট আছে আর কিছু নাই একটা ছোটোটা গামছা আছে তো এ নিয়ে আসছি অন আমি কি করি বলতে পারি না একটা লুঙ্গিটাও নাই লুঙ্গিটাও আমি রাইখে আসছি এটা বাইর লুঙ্গি পড়ছি আর এটা দেখতেছেন এটা হলো আমার বাইর পুরোনো সোয়েটার তো এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা অনেক ঠান্ডা মানে বলার বাহির এত পরিমাণ ঠান্ডা আমি বাসায় একদম বাইরে যেতে পারতেছি না হাত পা সব জমে যায় মানে ফ্রিজে কোনো পানি রাখা লাগে না ওটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় একদম এত বেশি ঠান্ডা হয় মুখে গেলে মোট সেরে ওঠে দেখো মানে কী করবো মানে খুব ঠান্ডার মধ্যে আছে একটু যে বাসা থেকে বের হবো ওই সিচুয়েশনটাও নাই এত ঠান্ডা মধ্যে বেরোতে পারতেছি না তো আমি সারাদিন শুয়েছিলাম কম্বল পাতে শুয়েছিলাম তো বাসায় একটু কথা বলছিলাম সবার সাথে কথা বলার চেষ্টা করছি তো রুমে একদম রুমমেট ছিল তার সৌদি আরবের বিষয়টা হলো যে রুমে কেউ ঘুমানো থাকলে ডিস্টার্ব করা যাবে না লাইট আঙানো যাবে না ফোনে কথা বলা যাবে না কোনো লাউডলি আওয়াজ করা যাবে না এই জন্য আমি একটু বাইরে গিয়ে কথা বলতে চাইছিলাম ওরে বাপু শীতের সোটে শীতের সোটে আমি একদম জমে গেছি পরে কইছি আচ্ছা ঠিক আছে ফোন রাখো আমি পরে কথা কমুক এমন কথা হইতে পারতাম না আমি যখন কম্বল মুড়া দিয়ে যাই হোক এখন আমি খাবারটা খামু আজকের খাবারটা খাবারটা খাওয়া দেবো একদম আমার দেশি খাবারের মতো হুম ভাই আমারে বলছে যে পলিথিন লাইসা খাইতে এগুলা তো আমার খাওয়া লাগবে না যেগুলা লাইসা খাইতে হয়েছে তো এটা লাইসা আমার খাওয়া লাগবে না কারণ এখানে যেই পরিমাণ জায়গা আছে এখানে যেই পরিমাণ জায়গা আছে ওখানে খাইতে পারেন আর এতগুলো খাবার আমি খামো না খাই আবার রাখা দিব ওগুলো ফালাই দিব এইরকম হ্যাঁ? বাংলাদেশে খাবার একটু শর্ট আর সৌদি আরবে খাবার কোনো টান নেই অনেক মজা খাবার মানুষ ফালাইও দেয় এটা হলো একটা মুরগি হ্যাঁ এটা মুরগি যে হাত দেখা যাইতেছে এই যে পাকনা দেখা যাইতেছে এটা হলো একটা মুরগি মুরগিটা রে পোড়াইছে কাবাবের মতো বাংলাদেশি তো এটা আমার কাছে এটা জব্বর লাগে কারণ বাংলাদেশের মতো আর এমনি তো আমি গ্রিল কাবাব তাপ এগুলা খুব পছন্দ করি তো আমার কাছে এটা পছন্দেরই খাবার মজা করে খাইতে আরো এখনও বাবু আইসি আইজার দুই দিন বাইর কাছে হবে একদিন আর একদিন আইতে আইতে সময় গেছে গা এখনও কাজে টাজে লাগি নেই দিই কাজ আছে অনেক কোন কাজে লাগা যায় ইলেকট্রিক্যাল কাজ পারি চেষ্টা করবো ওটাতে লাগাতে কারণ সৌদি আরব আইসি দুই পয়সা ইনকাম করার জন্য যে ওরকম দুই পয়সা ইনকাম করে আবার বাড়িতে ফিরতে হইব সময় অপচয় না করে দুই পয়সা ইনকাম করুন যেভাবে ওইভাবেই থাকতে হইব আমি একটু রেস্ট নেই খাওয়া দাওয়া ঠিক হই তারপর কাজে লাগু কি কর রুমেও কেউ নাই ভাই খাবার দিয়ে আবার ডিউটিতে চলে গেছে রুমমেটা একটা সময় চলে গেছে আমি একাই রুমে তোরে বাই আইসি কি আর করার কোনো সময় প্ল্যানিং ছিল না যে আমি সৌদি আরব পামু সবসময় তো নায়ক নায়ক ভাব ছিল নায়ক নায়ক ভাব শেষ আমি এই দেশের লেবার লেবার মানে কামলা কামলা দিতে আইসি নায়ক ভাব শেষ খোদার বাংলাদেশ আমি আসি সৌদি আরব খোদার বাংলাদেশ সোনার বাংলাদেশ না তোরা কি খাবি তোরা তো বেটা এই যে মুরগি পছন্দ করস এমন খাবার পছন্দ করস আর তোরা খাইলে একটু ধর শেয়ার কর মানে মনটা মুডটা অনেক ভালো খুবই ভালো আর এরকম কতদিন ভালো তাই বুঝতে পারি না কারণ কাজ টাজ থাকলে ইনকাম করতে পারলে অবশ্যই ভালো লাগবো যদি কাজ থাকে না ইনকাম করতে না পারি তাই মুড ভালো জুড হয়ে যাইব গা এইভাবে এটা যে ফল আছে এই ফল আছে সব হলো আনার ফল আনার ফল হ্যাঁ এটার মধ্যে মালটা আর হইলো গিয়া আপেল মালটা আর আপেল তারপর ওই সব জায়গায় ঘুরে ঘুরে না মনে করেন বাদাম থেকে শুরু করে আমি একটা বাদাম দেখাই গজার উপর বাদাম কত বড় এই হলো উপর আরবের বাদাম দেন কত বড় বাদাম তারপর সোলা তারপর কাজু বাদাম থেকে শুরু করে সব আছে সব খাবারগুলো হেলদি খাবার হেলদি খাবার ছাড়া কত বড় বাদাম দেখছেন বিশাল বড় বাদাম এটি কিন্তু এটা ভাইয়ারা খায় তো আমিও কালকে রাত্রে দুই তিনটা খাইছি কই বাংলাদেশের বাদাম খাইছি এতদিন আইছি একটা বাদাম খাইনি আর কি হয় ওটা বাদাম খাইছি আমি তো এখন আর কি বলার খাওয়া দাওয়া শেষ করি আজকে তো এই খাবার কারণ বাইরেটারে যাই আমি করে দেয়তাম কিন্তু আজকে দেয়তে পারুন না এই কারণে যে বাইরে প্রচুর বাতাস আর হলো গিয়া মানে সৌদি আরবে সূর্য আছে রোদ আছে রোদও আছে কিন্তু বাংলাদেশে যেমন আবহাওয়া খারাপ হয়ে যায় মেঘলো হয়ে যায় ওরকম এখন আমি এসে দেখি নেই প্রচুর রৌদ্র কিন্তু আবার প্রচুর বাতাস এই কারণে রৌদ্রটা গায়ে লাগে না ঠান্ডাটা বেশি তো আজকে আমি বাইরে টাইরে যাইতে পারবো না এই কারণে ঠান্ডা বেশি ভিতরেই থাকি আমি মরে যাবো আর একটা কথা কই আসেন না কথা বাংলাদেশে আমি থাকি শীত গরম সবসময় আমি দৈনিক গোসল করতাম আর বিদেশে আইসি না যে পরিমাণ ঠান্ডা আমি শীত না যাইতে শীত না যাইতে আমি আর গোসল করব না কারণ এত পরিমাণ ঠান্ডা এখানে শাওয়ার আছে গিজা আছে গরম পানি পরে তারপরে অনেক ঠান্ডা লাগে আমার কাছে তো এইবার শীত না যাইতে আর গোসল করতাম না এরকমই থাও ওই আমার খালতে ওই জাফুরিয়া পিডিয়া বাডে সিদ্ধাসে থাকতে গোসল করতে নামাইতাম রাজু মামা রাজু পিডিয়া গোসল করতে নামাইতাম অগভরি আমি হয়ে গেছি আর ওরা যদি সৈদার ভাই ঠান্ডা দেখলো ওরা জীবনও গোসল পানির দ্বারাই যাইব না ওরা হাত না দিয়ে খাইব বাথরুম করে খুঁজবো না আর <laughs> এরকম খাইবো তবে আমি একটু আর কি মুখ টুক দুইমু হাতটা দুইমু টুইমু খাওয়া দাওয়া করবো কিন্তু অর্ঘ অবস্থায় সৌদি আরব প্রচুর ঠান্ডা আমি তো কোনো সময় শীতকালে গরমে গোসল না করে থাইনি আর এই জায়গায় গোসল না করেই খাওয়া আমি এত পরিমাণ ঠান্ডা সহ্য করতে পারতেছি না যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবার একটু দুষ্টামি করলাম কারণ একা একা থাই তো একা একা আছি তো ভিডিওর মাধ্যমে সবাই একটু দুষ্টামি করুন আবার তোরা আবার ইমুনিয়া তোরা এই যারা যারা আসোস আর তোরা যারা যারা আসোস তোরা একটু কমেন্ট টমেন্ট করবি এই ভালো লাগবো কমেন্ট টমেন্ট করুন এই শেষ আল্লাহ হাফেজ তো এখন খাওয়া দাওয়া করি যাই গা বাই